প্রীতম হাসান একাধারে একজন সঙ্গীত পরিচালক সঙ্গীত শিল্পী মডেল ও অভিনেতা আশির দশকে সারা জাগানো গায়ক প্রয়াত খালিদ হাসান মিলুর ছোট ছেলে তিনি কিন্তু বাবার পরিচয় নন প্রীতম হাসান নিজের প্রতিভা আর পরিশ্রমের গুণে এখন বাংলাদেশের সঙ্গীত জগতের এক পরিচিত নাম প্রীতমের জন্ম ঢাকায় ছোটবেলায় চেয়েছিলেন বড় হয়ে হবেন আর্মি অফিসার কিন্তু সুর আর সঙ্গীত জেতার রক্তে মাধ্যমিক পরীক্ষার পর ফুপুর কিনে দেওয়া কম্পিউটারে কম্পোজিশনের অনুশীলন শুরু হয় রিদমের প্যাটার্ন তৈরির মাধ্যমে এরপর একটা সময় মজা করে একটা দুটো প্যাটার্ন করা শুরু করেন এছাড়া রবীন্দ্রসঙ্গীত রিমিক্স করেন প্রীতম এভাবেই গানের জগতে তার পদার্পণ তবে হাবিব ওয়াহিদের মাধ্যমে সঙ্গীত জগতে পেশাদারিত্বের সাথে প্রবেশ করেন প্রীতম হাবিবের সঙ্গে বেশ কিছু কাজ করেছেন প্রথম সফল কাজ একটি মুঠোফোনের জন্য করা ক্রিকেটের গান চলো বাংলাদেশ এরপর হাবিবের হারিয়ে ফেলা ভালোবাসা গানে রিদম অতিক্রম করেন প্রীতম কাজের সুবাদে প্রতিদিন রামপুরা বনশ্রী থেকে গ্রিন রোডে হাবিব ওয়াহিদের স্টুডিওতে সাইকেল চালিয়ে চলে যেতেন প্রীতম কম্পোজিশন বা রিদম করলেও প্রীতমের ইচ্ছা ছিল গান করার কিন্তু নিজের কোনো স্টুডিও ছিল না এদিকে বনশ্রী থেকে গ্রিন রোডে হাবিবের স্টুডিওতে আসা ছিল অনেক সময় সাপেক্ষ ব্যাপার তাই হাবিব ওয়াহিদের কাছাকাছি থাকার ইচ্ছে পোষণ করেন প্রীতম হাবিব তার কাছাকাছি থাকার অনুমতি দেন কাল বিলম্ব না করে গানের জন্য নিজ বাসা ছেড়ে পান্থপথের স্টুডিওতে চলে আসেন প্রীতম এরপর থেকে শুরু হয় সঙ্গীত নিয়ে প্রীতমের সংগ্রাম কুদ্দুস বায়তির সঙ্গে করা আশো মামা হে গানটি দিয়ে তাকে সবাই চিনতে শুরু করে প্রীতম মনে করেন এই গানটাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট সেই ধারাবাহিকতায় করেন লোকাল বাস জাদুকর রাজকুমার ব্যানসাব ইত্যাদি সবগুলো গানই দর্শক মহল থেকে ইতিবাচক সারা পায় প্রীতম চলচ্চিত্রের জন্য কাজ করেছেন প্রথম গানটি করেন অস্তিত্ব চলচ্চিত্রে তারপর রাজনীতি সর্বশেষ দেবী ছবিতে মমতাজের কণ্ঠে দোয়েল পাখি গানটি বেশ জনপ্রিয়তা পায় তিনি খোকা গানের জন্য সেরা গায়ক বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করেন অভিনয়ের পোশাকও প্রীতমের পরা হয়েছে তার অভিনীত প্রথম নাটক emotional fool দ্বিতীয় নাটক নুহা সুমায়ুনের পরিচালিত সাতশো টাকা জিয়াউল হক পলাশের সাথে প্রীতম হাসানের ইউটিউবার নাটকটি পেয়েছিল দর্শক জনপ্রিয়তা একই সাথে এ সময়ের বাংলা নাটকের সমালোচকদের কাছ থেকেও প্রীতমের অভিনয় প্রশংসা কুড়িয়ে নিয়েছিল প্রীতমের আগ্রহ গান নিয়ে অভিনয় করার ইচ্ছা ছিল না অভিনয় করেছেন অনুরোধ রক্ষার জন্য কিন্তু অভিনয়েও তার সহজাত প্রতিভার প্রকাশ ঘটেছে সম্প্রতি বিয়ের পাঠ চুকিয়ে ফেলেছেন প্রীতম গাঠছড়া বেঁধেছেন মডেল অভিনেত্রী শেহতাজ মনিরা হাসেমের সঙ্গে কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিলেন প্রীতম হাসান ও মডেল অভিনেত্রী অভিনেত্রী শেহতাজ মুনিরা প্রায় পাঁচ বছর আগে জাদুকর গানের ভিডিওতে কাজ করতে গিয়ে তাদের বন্ধুত্ব হয় বন্ধুত্ব থেকে প্রেম দু সালের আঠাশ অক্টোবর বিয়ের মাধ্যমে সেই সম্পর্ককে পূর্ণতা দিয়েছেন তারা নিজ নিজ পরিবার আর ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এই দুই তারকা বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির হাত ধরে উঠে আসা প্রতীক হাসান প্রীতমের বড় ভাই দুই ভাই একসঙ্গে গার্লফ্রেন্ডের বিয়া ও বিয়াইনসাব গানে গলাও মিলিয়েছেন সঙ্গীত জগতে প্রতীক হাসান মূলত বাংলা সিনেমার প্লেব্যাক গায়ক হিসেবে বেশি পরিচিত হলেও প্রীতম হাসান অল্প দিনেই ছাড়িয়ে হারিয়ে যান তার বড় ভাইকে প্রীতমের স্বপ্ন নতুন প্রজন্মের জন্য ভালো মানের গান করা তিনি বাংলা গানকে আন্তর্জাতিক পরিসরে আরো ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেন বাংলাদেশের বাউল শিল্পী ও আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে যৌথভাবে কাজ করার ইচ্ছেও আছে তার বিশ্ববাসীর কাছে দেশি সঙ্গীতের নতুন স্বাদ পৌঁছাতে চান প্রীতম তিনি মনে করেন তার সঙ্গীত তারুণ্যের প্রতিনিধিত্ব করে